আপনি উঠেন হ্যাঁ, আমি তো বুঝতে পারিনি নিচে বয়ে গেছিলাম গা এত দলা মাইসা দেখতেছেন ওই দেখ খারাপ হয়েছে ঠ্যাংটা উঠাই দিছস না স্যার দেখা আস আমার সাথে এত স্যাত কিসের মাইসা দেখলে কি কইব আরে খাড়া করে রাখছি এত স্যাত কিসের আরে তুই ভুলে যাস যে তোর জামাই একটা আইফোন ম্যান এত স্যাত দেখাইতে নাই ঠ্যাংনামা ঠ্যাংনামা